কাটে না দিন তুমি ছাড়া অনুভবে কাছে পাওয়ার তারা কি মায়া মুখানি আদুরে অভিমানী বুকেরি বামে যাব মিশেছ আলো বাতাসে ছুঁয়ে ছুঁয়ে মিশেছ আলো বাতাসে ছুঁয়ে to end ঠোঁটে আঁকা ছবি হাজারো রঙে রাঙানো যখনই ফুল ফোটে ঘরের পাখির ঠোঁটে এসেছো আলো হয়ে বাতাসে ছুঁয়ে ছুঁয়ে আলতো আদরে হৃদয়ে মিশেছো আলো হয়ে বাতাসে ছুঁয়ে ছুঁয়ে মিশেছো আলো হয়ে বাতাসে ছুঁয়ে ছুঁয়ে